হ্যাঁ বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি বন্ধুরা এতক্ষণ নিশ্চয়ই ভিডিও ভিডিওর থামলে দেখে বুঝতে পারছো আজকের ভিডিও টপিকটা কি হ্যাঁ আজকের ভিডিওটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলে আমরা কি কি পাচ্ছি আমাদের চ্যানেলে বন্ধুরা এক হাজার সাবস্ক্রাইব সত্যি একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা নতুন ইউটিউব চ্যানেলের জন্য একটা মাইল ফলক তো এই এক হাজার সাবস্ক্রাইব যখন তোমার পূর্ণ হবে তখন তুমি অনেক কিছুই ইউটিউব থেকে পাবে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব একটা একটা করে সামনের দিকে আগাচ্ছি মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আনন্দের সাথে দেখতে থাকো আর বন্ধুরা হ্যাঁ একটা রিকোয়েস্ট সেটা হলো যে যদি আমার এই চ্যানেলটাতে তুমি নতুন হয়ে থাকো তাহলে দয়া করে সাবস্ক্রাইব অপশনটাতে একটা ক্লিক করে দাও তো বন্ধুরা মেইন যে আলোচনা বিষয় সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইব হলে আমাদের চ্যানেলে কি কি থাকবে প্রথম কথা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইব যখন আমাদের পূর্ণ হবে তখন আমরা মনিটাইজেশনের জন্য চতুর্থ ধাপের চারটা ধাপের একটা ধাপ এগিয়ে যাবো অর্থাৎ মনিটাইজেশনের জন্য যে চারটি ধাপ আছে সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা watch time no strike copyright তারপরে আরেকটা হচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশন তো এই চারটা ধাপের মধ্যে প্রথম ধাপটা আমরা পেরিয়ে যাব যখন আমরা এক হাজার সাবস্ক্রাইব হবে সুতরাং মনিটাইজেশনের জন্য এক হাজার সাবস্ক্রাইব একটা মাইল ফলক দ্বিতীয় বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইব যখন আমাদের হবে এক্স্যাক্টলি এক হাজার না যখন আমাদের একশো সাবস্ক্রাইব হয়ে যাবে তখন আমরা কাস্টম ইউআরএল সেট করতে পারবো সেটা এক হাজার হওয়ার আগেই আমরা করে নিতে পারবো তিন নম্বর যে অপশনটা আসবে সেটা হচ্ছে কমিউনিটি কমিউনিটি ট্যাব কমিউনিটি ট্যাবটা হচ্ছে যে যেখানে আমরা ছবি দিয়ে পোস্ট করতে পারবো অথবা কোনো কিছু লিখতে পারবো ইউটিউবে শুধু ভিডিও দিয়ে আমরা এতদিন জেনে আসছি যে ইউটিউবে শুধু ভিডিও আপলোড করা যায় সেখানে ইউটিউবে যখন আমাদের পাঁচশো প্লাস সাবস্ক্রাইবার হবে সেখানে আমরা কমিউনিটি ট্যাবের মাধ্যমে ইউটিউবে লেখালেখি করতে পারবো পাশাপাশি আমরা সেখানে ছবি পোস্ট করে মনের ভাব প্রকাশ করতে পারবো সেটা পাঁচশো সাবস্ক্রাইবার হলেই আমরা সেই কমিউনিটি ট্যাবটা পাবো যারা কমিউনিটি ট্যাব এখনো পাওনি সে পাঁচশো সাবস্ক্রাইবার হয়ে গেছে তারা আমার কমিউনিটি ট্যাবের বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে তোমরা চাইলে দেখে আসতে পারো যে কিভাবে কমিউনিটি ট্যাব পাওয়া যায় আমি এখানে তোমাদের আই কার্ডের এই কীভাবে কমিউনিটি ট্যাপ পাবে কমিউনিটি ট্যাবের ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা নিয়ে যে ভিডিওটা তৈরি করা আছে সেটা আমি আই আই কার্ডে দিয়ে রাখলাম তোমরা চাইলে এখানে ক্লিক করেও সেটা দেখে আসতে পারো সর্বশেষ যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমরা যখন আমাদের চ্যানেলে একশো দুইশো সাবস্ক্রাইবার হয় তখন সেটা লেখা থাকে one hundred two hundred three hundred five hundred ইত্যাদি কিন্তু যখন আমাদের এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যায় তখন আমাদের চ্যানেলে যে সুন্দর বিষয়টা আসে সেটা হচ্ছে অন কে এই অনের পরে বা টু এর পরে বা পাঁচ সাত যাই বলো না কেন এটার পরে যখন কে চলে আসে অর্থাৎ কেলিয়ন তখন আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে এটা অনেকটা মেন্টাল বিষয় এটা মানসিক প্রশান্তির একটা বিষয় আসলে দীর্ঘদিন কাজ করার পর যখন আমাদের চ্যানেলে যখন কে লেখাটা চলে আসে ভিউজ অন কে বা পাঁচ সাতকে দশকে বড় বড় চ্যানেলে আমরা যখন দেখি এই সংখ্যার পরে কে লেখাটা তখন আমাদের সত্যি ভালো লাগে কিন্তু সেই লেখাটা যদি নিজের চ্যানেলে আসে সেটা সবচেয়ে বেশি আনন্দের হয় এবং অনেক বেশি খুশি হওয়া যায় তখন তো এই অনকে টুকে তখনই আসবে যখন এক হাজার প্লাস সাবস্ক্রাইবার আমাদের চ্যানেলে আসবে আমার চ্যানেলে এখন ওয়ান পয়েন্ট অ্যাবাউট থ্রিকের মতো তো এই যে বিষয়টা এটা সত্যি একটা আনন্দের বিষয় এটা দেখতে খুবই ভালো লাগে তো বন্ধুরা এই এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করা সত্যিই একটা মাইল ফলক এই এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ করতে আমাদের অনেক অনেক বেশি খাটুনি যায় অনেক বেশি পরিশ্রম হয় অনেক বেশি ধৈর্য ধারণ করতে হয় এবং অনেক বেশি সময় প্রয়োজন হয় তো যারা যাদের এখনও অনেকে সাবস্ক্রাইব পূর্ণ হয়নি তাদের জন্য শুভকামনা রইল কীভাবে অনেকে সাবস্ক্রাইব দ্রুত পাওয়া যায় সে বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপলোড করা তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো এবং এই নতুন চ্যানেল গ্রোথ করার ক্ষেত্রে ওয়ান কে সাবস্ক্রাইবার তারপরে four K hours watch time এবং পাশাপাশি কীভাবে মনিটাইজেশনের জন্য দ্রুত আমাদের চ্যানেলকে গ্রো করা যায় সেই বিষয়ে ডিটেলস ভিডিও আমার uh, অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা চাইলে সেগুলো দেখে আসতে